সুরা আদিয়াতে আল্লাহ তালা বলছেন ওয়াল আদিয়াতি দবাহা এখানে আল্লাহ তালা দণ্ডমান নিশ্চল ঘোড়ার কসম খাননি এখানে আল্লাহ তালা উর্দুশ্বাসে ধাপিত ঘোড়ার অশ্বরাজির কসম খেয়েছেন আল্লাহ তালা প্রথমে কসমকে বলছেন ওয়াল আদিয়াতি দবাহা শপথ উর্দুশ্বাসে ধাববান অশ্বরাজির অর্থাৎ ঘোড়ার ওয়াল মুরিয়াতি কদাহা শপথ ওরা মানে কদাহা মানে তাদের খুরগুলো দ্বারা অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে তার শপথ মুগি রাতি সুবহা এবং যারা আক্রমণ চালায় প্রভাতকালে অর্থাৎ ঘোড়াগুলো অন্য কোনো কারণে দৌড়াচ্ছে না অন্য কোনো কারণে তারা দৌড়াচ্ছে না তারা দৌড়াচ্ছে যুদ্ধের কারণে ফাসার নাবিহি নাকো আ এবং তারা যখন দৌড়ায় তখন তাদের দৌড়ানোর কারণে ধুলা উৎক্ষিপ্ত করে ফল ফাল মুগিরতি ফল সতনাবিহি জামা এবং তারা সুতোদের অভ্যন্তরে ঢুকে পড়ে তাহলে ঘোড়ারা দৌড়াচ্ছে এই কারণে যে তারা যুদ্ধের ময়দানে যাচ্ছে তারা জানে যে রণাঙ্গনে তীর কিংবা বল্লম তার গায়ে বিদ্ধ হতে পারে তারা জানে যে কোনো মুহূর্তে তার গায়ে আঘাত আসতে পারে তারপরও সে ভীত নয় বীর বিক্রমে সে এগিয়ে চলে তার পিঠের মালিককে নিয়ে সে মোটেও বিরক্তি বোধ করে না সে উর্ধ্বশ্বাসে ধাববান হয় এবং এমন জোরে ছোটে তাদের অগ্নি অগ্নি তার পায়ের খুরগুলো মাটির সঙ্গে ঘর্ষণ লেগে আগুনের ফুলকি ছোটে মানে সৃষ্টি হয় এত দূরে তারা ছোটে তারপরে আল্লাহ তালা এখানে কসম খাওয়ার পর আল্লাহ তালা বললেন ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ নিশ্চয় মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ ঘোড়ার বৈশিষ্ট্য বর্ণনা করার পর আল্লাহ তালা কেন মানুষকে অকৃতজ্ঞ বললেন এটা একটি প্রশ্ন জাগে ঘোড়ার কর্মযোগ্য বৈশিষ্ট্য বর্ণনা করার পর তিনি কেন মানুষকে অকৃতজ্ঞ বললেন ইন্নাল ইনসানা লি রব্বিহি লাকানুদ এটা তার জবাব কসমে ছিল ঘোড়া এবং ঘোড়ার যজ্ঞের কাজকর্মের বিষয় এবং তার জবাবে হচ্ছে কোনো রবের প্রতি অকৃতজ্ঞর কথা বলছে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ইঙ্গিত পাওয়া যায় যে ঘোড়া তার মালিককে নিয়ে যুদ্ধের ময়দানে উদ্ধ ছোটে এই কারণে যে তার রব তাকে তার মালিক তাকে সুন্দর খাওয়ার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দেয় সুন্দরভাবে খাওয়া দাওয়া তাদেরকে যত্ন আদি করে এই জন্যই সে তার মালিকের জন্য জিয়াদের ময়দানে তার নিজের জীবন বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ করে না আর আমরা মানুষরা কি করি এত কিছু আল্লাহ তালা আমাদেরকে দিয়ে রেখেছেন তার নিয়ামত আমাদেরকে ঘিরে রেখেছে তার রবের প্রতি আমরা কেমন আচরণ করছি এই জন্যই আল্লাহ তালা বলছেন যে ইন্দাল ইনসান আলী রব্বিহিলা কানুদ নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ